ভাবছিলাম তোমাকে না পেলে আমি মরে যাব ভাবছিলাম তোমাকে না পেলে আমি মরে যাব পরে দেখি সবাই আমার হারিকেন নিয়ে বিছড়াইতেছে